আমাদের সড়ক সড়ক নিরাপদ অবস্থায় কেউ গাড়ি চালাবে না এটাকে যদি আমরা মেনে চলতে পারি আমরা মনে করি একটি জাতির জন্য সারা জীবনের ধন্যবাদ কোচটা সদা আমরা দাঁড়িয়ে আমরা সবসময় সবাইকে দেখি আর কোনো কিছুই মানতে চাই না এটি সবার ক্ষেত্রে